আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে কমেন্ট করবেন না দেখলে বুঝতে পারবেন না আসলে আমি আসছি আপনার সাথে একটা বিষয় শেয়ার করার জন্য প্রতিনিয়ত ফেসবুক ইউটিউব যখন খুলি তখনই দেখতে পাই যে ভাইরাল ভিডিও ভাইরাল লিঙ্ক আইসা হুমারিয়া কার লিঙ্ক লাগবে কার কার লিঙ্ক লাগবে বলার জন্য আবার কেউ বা দেখতেছি যারা লিঙ্ক গরিবে বলে বলে টাকা চাইতেছে লিঙ্ক লাগবে যেমন মানে আমরা আছি এক ধরনের পাগল ভাই যারা লিঙ্ক লাগবে লিঙ্ক লাগবে বলে ফেসবুকে ইউটিউবে আমরা কমেন্ট করি তখন যখন কমেন্ট করে থাকি কমেন্ট করার পরপরই বলে যে টাকা লাগবে পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা একটা লিঙ্কের জন্য কেন ওই মেয়েটার ভাইরাল ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটার মাধ্যমে আসলে কি ভিডিওটার টপিক ভিডিওটার আসল টপিক হচ্ছে আপনার সে হয়তো কোনো প্রয়োজন বা বাইরে লওয়ার জন্য সে নগ্ন হয়েছিল তার জামা খুলছিল কাপড় খুলে একজন যেটা পরনেস্টার ওইগুলোর মধ্যে কিছু একটা ভিডিও টিপস করছিল তো এটা নিয়ে আমাদের দেশে দেখতেছি পাই ইউটিউবাররাই দেখতেছি যত ইউটিউবাররা আছে তারা সবাই কার কার লিঙ্ক লাগবে পিচি মেয়ের ভাইরাল ভিডিও ইন্দোনেশিয়া মেয়ের ভাইরাল ভিডিও ইন্দোনেশিয়া পিচি মেয়ে বিশ বছর মেয়ে আঠারো বছর মেয়ে অনেকেই অনেক রকমের ইয়ে করতেছে আসলে তাদের মূলত উদ্দেশ্যটা কি যারা ইউটিউবাররা আছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে ভাইরাল ভিডিও লিঙ্ক লাগবে কার কারণ আমরা তো পাগল আমরা একটা সেক্স ভিডিও দেখার জন্য এতটাই আকৃষ্ট হয়ে থাকি যেটা বলার মতোই না তো এটা যে আপনার ইউটিউবাররা আর বিশেষ করে আমি ইউটিউবার ভাইদেরকে বলতেছি আপনারা যে ভিডিওগুলো ভাইরাল করেন বা ভাইরাল লিঙ্ক কার লাগবে বলতেছেন আপনাদের মূলত টপিক ইয়ারাই হচ্ছে কি আপনাদের যে পয়েন্টটা এটা হচ্ছে আপনারা যারা ভিউ চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য এবং চ্যানেল সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তো আপনি যে একটা সাবস্ক্রাইবার ভিউর আশা করে একটা মেয়ে যে মেয়েটা নগ্ন হয়েছিল ও নগ্ন হয়েছে হয়তো একবার সে ভাইরাল হওয়ার জন্য হোক বা হ্যার বয়ফ্রেন্ডের জন্য হোক কামনে হোক কিন্তু আপনারা ইউটিউবাররা কি করতেছেন প্রতিনিয়ত একটা নগ্ন করতেছেন সে যদি ভাইরাল হওয়ার জন্য করে থাকে তবে ওর নিচ ওর কাজের দ্বারা ও ভাইরাল হচ্ছে না কিন্তু ভাইরাল করতেছেন যে আপনারা আপনারা আর আপনারা কেনই বা একটা মেয়ে যে মেয়েটা যদি নিজে ইচ্ছাগতভাবে ভাইরাল হওয়ার জন্য সে নগ্ন হয়ে যায় তাহলে আপনারা কেন ওকে ভাইরাল করতে চাচ্ছেন আপনাদের বিবেক বলতে কি এটুকু বাদে না যে আমরা একজন ইউটিউবার বা আমরা শুধু আমাদের চ্যানেলটা র্যাঙ্কিংয়ে আনার জন্য উপরের ল্যাঙ্কিংয়ে আনার জন্য সাবস্ক্রাইব ভিউর আশা করে টাকা ইনকামের জন্য একটা মেয়ের মেয়েকে বারবার আমরা সবার কাছে নগ্ন করতেছি ভাই আপনার ইউটিউবার আপনার ভালো কিছু উপহার দেন মানুষকে আপনারা যাকে ফলো করে আপনাদেরকে যারা ফলো করে হয়তো আপনাদের কাছে কিছু শিখতে চায় কিছু দেখতে চায় বা ভালো কিছু আশা করে তাহলে আপনারা ওই কিছু ওইটা করেন না পাই দেখি যদি একটা ছেলের কোনো একটা ইয়া হয় ডার্টি পিকচার হয় বা ডার্টি ভিডিও হয় এমএমএস এগুলো নিয়ে এসে আপনারা ইউটিউবাররা বেশি হই উল্লাস করেন কিছুদিন আগে দেখলাম মানিক মিয়া সে সৌদিতে কি করছে না করছে ওই বিষয়টা নিয়ে সে বাংলাদেশে আসতে ঘুমাইবে ওই সুযোগটাও দেখছেন না খাইবে ওইটাও দিচ্ছেন না আরে ভাই আপনারা কি মানুষ সে হয়তো এতটুকু সেলিব্রিটিও হয় নাই ভাইরালও হয় নাই যতটা ভাইরাল আপনারা ওরে বানাইছেন ওরে করছেন ভাই কিছু ভালো বা নিজে দেখে নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা যে মেয়েটার গুলো নিয়ে এসে ভাইরাল লিঙ্ক ভাইরাল লাগবে কার লিঙ্ক লাগবে কমেন্টে কমেন্ট করো আপনাদের ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক দিয়ে দিচ্ছেন তারপরে আবার কেউ টাকা বসাচ্ছেন কারো কাছ থেকে তো এই যে একটা জিনিস করতেছেন আসলে এটা কি আপনাদের কি আপনাদের মূলত উদ্দেশ্য এটাই যে আমার বিউট প্রয়োজন কারণ এইগুলো এইভাবে লিখলে বা বললে আমার ভিডিওটা দেখবে সাবস্ক্রাইবের প্রয়োজন আপনার যে যে মিনিটের যে ওয়ার্ডসটা ওইটা আপনার কমপ্লিট হবে ভাই একটা মেয়ে সে যদি পচা হয় মানে পচা হ্যাঁ হয়তো ভালো শিক্ষা পায় নাই তার মা বাবার থেকে ভালো শিক্ষা পায় নাই ঠিক আছে ও শিক্ষা পায় নাই ও খারাপ ও পচা তো আমি যে পচাটারে নিয়ে গাড়তেছি প্রতিনিয়ত আমি পচাটারে মানুষের কাছে পাবলিসিটি করতেছি তাহলে আমি কি শিক্ষা নিয়েছিলাম আমি কি ওই মেয়েটা তো ভাইরাল মানে ও খারাপ তাহলে আমি যে খারাপটাকে পাবলিসিটি করছি তাহলে আমি কি একবার দেখছেন বা এবার এটা কি কখনো চিন্তা করছেন আমি যে এটা করতেছি যে এটা আমি কি ভালো করতেছি না খারাপ করতেছি আপনি হ্যাঁ আপনি টাকা কামাইতে চান বা আপনি চ্যানেলসে লিঙ্কিং করতে চান আপনার চ্যানেলটা ইউটিউবের টপে আনতে চান ভাই ভালো কিছু উপহার দেন মানুষকে অন্যজনের নগ্নতা নিয়ে কেন আসলে আমি অনেকদিন যাবো দেখতেছি আমি এইগুলা বলবো বলবো ভাবতেছিলাম পরে আমার কাছে আমার বিবেক একটু খারাপ লাগে তাই আমি আজকে ভিডিওটা বানাইছি ভাই এটা হতো কারো বোন কারো ইয়া যখন আপনার এক রিলেটিভের কেউ এমনটায় নগ্ন তার ভিডিও ভাইরাল হবে যখন আপনারা এই ভিডিওটা ভাইরাল হবে যখন আপনি পাবেন আপনার রিলেশনকেই হোক তখন আপনি কি করবেন আপনার ফ্যামিলিকেই হোক বা আপনার ফ্যামিলি নিজে একটু ভাবেন অন্যকে আমি নিজের উপরে ওঠার জন্য অন্যকে আমি পথাইতে পারি না নিজে নামাইতে পারি না এতটা আর যদি আমার আসলে আমি ইউটিউবারদেরকে বলছি হয়তো আপনারা আমাকে গালি দেবেন না আমি নিজেদের বিবেক বুঝ দেখবেন তো আমার হয়তো এই ভিডিওটা সকলের কাছে খারাপ লাগতেও পারে অনেকের কাছে সরি অ্যাডভান্স ভাই আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক এস রুহুল ফেসবুক পেজটা তো আপনারা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন